সুখের ঘরে দুঃখ সুন্দর মন বলের কেন ভালোবাসিলা রে আসলে বাজা আমরা বিচ্ছেদ গান বলি যার ভিতরটা ব্যথায় ব্যথায় ছেদ হয়ে গেছে ওই ব্যক্তির জন্য হলো বিচ্ছেদ আজকে আমরা আজিম চানকে হারা একটা ব্যক্তি যখন তার এই দেহ মনো প্রাণটা যার মুর্শিদের হাতে অর্পণ করে দেয় যদি সেই বাবুবারের কাণ্ডারি নিদানের কাণ্ডারি যদি এই ধরাধাম পৃথিবী ত্যাগ করে চলে যান একজন ভক্ত বোঝে তার দয়ালকে হারানোর কি যন্ত্রণা সে আসলে প্রেম শিখে আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে ওদিক থেকে আমার এই ছোট করে একটি বিশ্বের গান ধন্যবাদ আমি জানতাম না প্রেম সে মন কি আসিতা বুঝি যাই না কি করবি তোরা গো আজ শুই না কি করবি তোরা আমি দয়াল চন্দের ফিরিতে মরা আর কিছু না কেন ভালো দয়াল চান তুই সারা বন্ধু আমি বন্ধুর পিড়িতের মরা সখী তাই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা আরে বাঁচে না জীব তুমি ভক্তরে হাতে এতে যাবে না জীব হ্যালো হ্যালো আসলে এখন আমি যে গানটি করব রামের হনুমান ছিল তিনি তার বুকটা ছিঁড়ে দেখাইল তার বন্ধুর জন্য সেদিক থেকে একটি গান রাখছে দরদিয়া ও